আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম আরও একটি মজাদার এবং নতুন একটা ভিডিও নিয়ে এবং ভালোবাসা থাকবে সবার প্রতি রয়েছে মানি হেস্ট রয়্যালের লাস্টের দিন আমি সবার শেষেই এসব ইভেন্ট নেই আর ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. ঘন্টার পরে চলে আসলাম আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার কাছে সতেরোশো সাতাত্তরটা ডায়মন্ড আছে তো আমি প্রথমে আমার ক্যারেক্টারটা চেঞ্জ করি কালাচান ক্যারেক্টার তো মোটেও নেব না জনসিন্সের ক্যারেক্টারটা নিব না আমি কালাচান ক্যারেক্টারটা নিচ্ছি ফোর্ট ফোর্ট ক্যারেক্টারটা এবং ভালোবাসা থাকবে গারিনার প্রতি যেন ভালোবাসা পেয়ে গারিনা আমাকে দিয়ে দেয় ভরে ভরে আর আমি একটা গ্রুপ খুললাম টু আর সাথে অন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট রিকোয়েস্ট যেটা সেটা বন্ধ করে নিলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে তো আর এই ইভেন্টটাও আমি নিব লাস্টের দিকে দেখা যাক কী হয় প্রথমে একটা স্লো স্পিন এবং আমাকে কি দেয় এর সাথে সোলো স্পিনের সাথে কি দেয় মাত্র একটি টোকেন আমাকে সোলো স্পিনের সাথে দিল এখন আমি দশটা স্পিন করব তো স্পিন স্পিন করে দিলাম স্পিন করে দিলাম স্পিন স্পিন স্পিন দশটা স্পিন এবং সাথে সাথে একটা রেয়ার আইটেম উঠছে এখানে চারটা টোকেন পাঁচটা টোকেন ছয়টা টোকেন সাতটা টোকেন টোটাল আমার কাছে আটটা টোকেন হলো তো দেখতেই পাচ্ছেন গাইস আমি চারশো চল্লিশ যেমন করেছিলাম আরও দশটি স্পিন সাথে সাথেই মেরে দিলাম আহ, तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ হ্যাঁ। দুটো টোকেন ওরে কংগ্রেচুলেশন কি দিয়েছে ও মাই গুডনেস একটা গ্লোবালের স্কিন যেটা আমার নেওয়া দরকার ছিল তার সাথে অনেকগুলো টোকেন দিয়েছে চব্বিশটা টোকেন হলো আমাকে গ্লোবাল স্কিনটা দিয়ে দিছে গাইস আরও দশটি স্পিন গাইস আরও দশটি স্পিন আরও দশটি স্পিন এখন তিনটা চারটা টোকেন পাঁচটা টোকেন ছয়টা সাতটা আটটা টোকেন দিয়েছে আমার কাছে বত্রিশটা হয়ে গেল তো আমি এটা নেওয়ার চিন্তা ভাবনা করবো না কারণ আমি দুইটা ইমোট নিব পঁচিশ পঁচিশ পঞ্চাশ দিয়ে আরও দশটি স্পিন তিনটা কংগ্রেচুলেশন ও মেয়ের বান্ডিল দিছে কংগ্রেচুলেশন আবার এই ইমোটটা আমার কাছে আছে তারপরও এই ইমোটটা দিছে আর একটা নতুন একটা ইমোট দিদি কংগ্রেচুলেশন আবার ও বান্ডিল দিয়ে দিচ্ছে গাইস একটা গান্ডিল দিয়ে দিয়েছে সাবাস চল্লিশটা টোকেন হয়ে গেল আমার আর দশটা টোকেন লাগে তো আমি এখন ষোলো স্পিন একটা টোকেন ষোলো স্পিন ষোলো স্পিন কি দেয় আরও একটা টোকেন আরও চল্লিশটা স্পিন করলাম ষোলো একটা স্পিন দিল না গাড়ি না দিল না আমাকে ডায়মন্ড টপ আপ করে আবার আসতে হবে তো দেখতেই পারতেছেন গাইস দেখেন আমার এখানে ইমোট আছে দুটো আর দুটো ইমোট ইমোট দুটো টাকার আর আমার ইমোটের প্রতি খুব লোভ জানেনি সবাই এখানে গ্লোয়ালের স্কিন দুটাই আছে টাকার ইমোট দুইটাই আছে আরও দুটো ইমোটের দরকার ছিল এই যে ইমোটটা দেখেন এটা এক্সচেঞ্জ করব না এই টাকার ইমোটটা এক্সচেঞ্জ করব আমি এখন সেটা বুঝতে পারতেছি না কোনটা নিতে পারি এটাই এক্সচেঞ্জ করি আপাতত প্রতিষ্ঠা দিয়ে তো আমি এবার এক্সচেঞ্জ করে নিলাম আমার কাছে টোকেন আছে আর কতগুলো এটা আমি ইকুপ করে ফুল হয়ে যাবে দেখে আমার কাছে এখনও সতেরোটা টোকেন আছে আর মাত্র কিছু টোকেন দরকার আছে তো আমি পারতাম ডায়মন্ডের স্বল্পতার কারণে আমি ভরতে পারতেছি না আর দেখুন গাইস আমার কাছে অলরেডি অনেকগুলো ইমোট আছে গাইস সেটা গুণে শেষ করা যাবে না তো আর এখানে সতেরোটা টোকেন আছে আমার কাছে এগুলোতে এক্সচেঞ্জ করব আর কতগুলো গান স্কিন পেয়েছি এগুলো খুলে ফেলবো দেখা যাক আর দেখেন এই দুইটা আমি পেয়ে গেছি তো এখন কি আমি বান্ডিলটা খুলে ফেলবো নাকি এটা খুলবো এটা দুইটা পেয়েছি দেখেন গাইজ এর আগে একটা পেয়েছিলাম তো এটা আমি ইকুপ করে নিই এটা আর একটা থাকুক যাতে আমার পরবর্তীতে যদি টোকেন দরকার হয় ওই টোকেনগুলো নিব নে কারণ ওই টোকেনগুলো দিয়ে এবারে যে বাউন্ডি টোকেন তারপরে ডিসকাউন্টের কার্ড এগুলো কিনতে পারবো তো দেখি পাচ্ছেন কালাচান ক্যারেক্টারটা আর যে গ্লোয়ালের স্কিনটা পেয়েছি সেখানে গ্লোয়ালের স্কিনটা দেখাই আপনাদেরকে গ্লোয়ালের স্কিনটা কোথায় আর গ্লোয়ালের স্কিনটা কোথায় গ্লোয়াল এই যে গ্লোয়ালের স্কিনের মধ্যে এটা টপ আপে যে টপ আপের ইভেন্টটা পূরণ হয়ে গেল আবার এটাও পেয়ে গেলাম তার মানে দুইটা গ্লোয়াল একসাথে পেলাম এটা আমি ইকুইপ করিনি এটা আমি এটা দিয়ে খেলবো ম্যাচ তো ভালোবাসা গাদিনার প্রতি আমি ডায়মন্ড টপ আপ করে চলে আসি ছুমন তার ছুকালিগো তার ডায়মন্ড চলে আয় চলে আয় চলে আয় গাড়ি না গা ডায়মন্ড দিয়ে দে ডায়মন্ড দিয়ে দে এই যে গাড়ি ডায়মন্ড ডায়মন্ড চলে আসছে দেখছেন গাইস ডায়মন্ড চলে আসছে গাড়ি না আমাকে ডায়মন্ড দিয়ে দিয়েছে ফুয়ের মাধ্যমে ডায়মন্ড দিয়ে দিয়েছে আমাকে গাড়ি না তো আমি চারশো ডায়মন্ডের একটা স্পিন করব তার আগে একটা ষোলো স্পিন করি দেখি ষোলো স্পিনে আমাকে তিনটা চারটা দশটা দিয়ে দেয় কিনা দশটা দিয়ে দিস একটা টোকেন মাত্র আঠারোটা তো আমার টোকেনের দরকার হয়েছে আরও সাতটা টোকেন দেখি আমি আর একটা স্পিনে সাতটা টোকেন পাই কি না গারিনা দিয়ে দিস দিয়ে দিস গারিনা দিয়ে দিস হেয়ার আইটেম একটা উঠে দিস একটা দেখেন গাইস গারিনা রোগ নিষ্ঠুর টোকেনই দিল না উনত্রিশটা টোকেন টোটালি উনত্রিশটা টোকেন হলো আমার দরকার পঁচিশটা তার মানে চারটা টোকেন বেশি দিয়েছেন গাড়ি না কতটুক খারাপ আমি এই চারটা টোকেন কি নিতে পারবো কিছু নিতে পারবো না এক্সেস করে আমি ইমোটটা নিয়ে নিলাম যাক আমার মানি হেস্টের সবগুলো ইমোট আমার কাছে আসলো টাকার ইমোট দুটো আসলো টাকার উপর